একদিন হাজরত তোমার বাড়ির ভিতরে প্রবেশ করলেন তাকায় দেখেন বাড়িতে সুন্দর করে শীতের পিঠা রান্না হয়েছে বিবিকে দেখে বলে বিবিকে আমি তো সুন্দর হাট বাজার করি নাই এত বাড়িতে ভিআইপি মেহমানদের খানার ব্যবস্থা করা হয়েছে ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আমার আপনার চোখের সামনে যে খাবারগুলো উপস্থাপন করে করা হয়েছে সব খাবার হালাল নিঃসন্দেহে আপনি খাইতে পারেন বলেন আল্লাহ আকবার ওমর জিজ্ঞাসা করতেছেন বাড়িতে যায়া এই খাবারগুলো কেন এগুলো বাজার হাট আমি করি নাই আপনিও বাড়িতে যায় দেখেন আপনার বাড়িতে শাক চিন্তা করবেন আমি গাজীপুর বাজার থেকে তো শাক কিনি নাই বিবি শাক পাইনি কই দেখে বলে পাশের বাড়ির ভাবি আছে কিছু আগা ঢোকা আমার বাড়িতে ঢুকছে ও জমাই করেছি কথা বলেন না কেটে তোমার জন্য রান্না করেছি বলে দেখ খাবার এই জিনিসটা আপনি বাজার হাট করেন নাই রান্না বান্না করা হয়েছে পূর্বে জিজ্ঞাসা দরকার আছে না নাই এই খাবারটা কে দিল এরকম বাজার তো আমি বাজার থেকে করি নাই কথা বলেন ঠিক আমরা পাই খায় ফেলে দেই হিসাব নিকাশ করার সময় মনে মনে আর খুশি রাখবো এক বেলার বাজার বাসায় হ্যাঁ মানুষের বাড়িতে মাছ চুরি করে শাক চুরি করে খাওয়াইছে ও খুশি ধন্যবাদ দিয়ে বলে একবেলা কি বাসায় দিবি দিলের শোনেন তারে এক নাম্বার দিলের ভিতরে কার আল্লাহর ঘরে থাকলে খেতে পারে খেতে পারে মিথ্যা কথা বলতে পারে কোনো রাজনীতিকে পারে বিবিকে পারে আল্লাহর ভয় থাকলে ওজনে কম দিতে পারে হাতে ভেড়া দিতে পারে মানুষকে ভোটা দিতে পারে পিতা মাতাকে কষ্ট দিতে পারে সে কোনদিন কোন ধরনের ছোট বড় অন্যায় গুণাহের কাজ করতে পারবে দিনের ভিতরে ভয় থাকা লাগবে মনে থাকবে তো ইনশাআল্লাহ দুই নম্বর সাবিরিন আলামা মা আসাবাহুম ওমর ধরে ঘরে ঘটনাটা কি বলবো বলে হযরত ওমর তখন বললেন কই পাইছো বল স্ত্রী বেগমের সামনে আমার প্রতিদিনের খাবার থেকে এক শটাক করে আমি খাবার জমায় রাখতাম কয়েকদিন জমানোর পরে কয়েক মাস জমানোর পরে সেখান থেকে খাবার গুলো নিয়ে এই খাবার আয়োজন করেছে সব খাবার হালাল আপনি খাইতে পারেন আমাকে পিঠে খাওয়ার জন্য বলতেছ কিন্তু আমি আমার এখনো জানি না আমার দেশের সমস্ত জনগণ পিঠা খেয়েছে কিনা কেমন নেতা নেতা কাকে বলে আশেপাশের গরিব প্রতিবেশীদের মাঝে খাবারটা নেতা কোন খাবার খাওয়ার আগে চিন্তা করে এই খাবারটা আমার জনগণ খাইছে কিনা এগুলোই হলো নেতা কথা বলে ঠিক আর আমার পৃথিবীতে দেখতেছি না খাই মরে যায় তাও খবর পাওয়া যায় কত মানুষ ফুটপাতে রাস্তাঘাটে বিনা চিকিৎসায় মারা যায় এরা টাকা পাই যাবে টাকা পায় না সিনেমার নায়ক স্টার তারা যদি একটু অসুস্থ হয় একেবারে উপর থেকে দশ লাখ টাকার চেক সবই বুঝি সুফি হজুর সবই বুঝি কথা কথা ঠিক না আমল খারাপ করেছে আপনারাই বলেন যেই মানুষগুলো হারাম পথে হারাম কাজ করে তাদের সাথে যদি আপনাদের এত ভালোবাসা থাকে যে মানুষটা ভিক্ষা করে জীবন যাপন করে যে মানুষটা ডাস্টবিনের খাবার খেয়ে জীবন যাপন করে যে অনাথ পথ শিশু গুলো রাস্তার মানে ঘুরে বেড়ায় তাহলে ভালো মতো খাইতে পারে না খাবার খায় দেখেন আমার ওরা নষ্ট হয়ে যায় ওরা যখন একটু যুবক বয়সে হয়ে যায় তখনই নেশা করে পরিণত হয়ে যায় কারণ ওদের দেখার মতো কেউ নাই কথা বলেন ঠিক না অনাথ শিশুগুলো পথের শিশুগুলো দেখবেন পথে ঘাটে যারা আসলে বেশিরভাগ কি খান নেশা কারণ ওদের দেখার মতো কেউ নাই শাসন করা কেউ ওদের গায়ে ভালো জামা নাই ভালো পোশাক নাই হাগার ঘর নাই জায়গা জমি নাই ব্যাংকে টাকা নাই ওদের সিস্টেম হলো একটাই পথে ঘাটে ঘরে নষ্ট খাবার পাইলে খাই মানুষের কাছে হাত পাতে কেউ টাকা দেয় কেউ দূর দূর করে তাড়ায় দেয় কথা বলেন ঠিক কিনা এটাই ওদের জীবন এরকম জীবন মানুষের আছে না না তাহলে আপনার আপনি আপনি এবং আমি সবাই মিলে রাষ্ট্রীয় ভাবে দায়িত্ব নেওয়া দরকার এই দেশের কোনো অনাথ শিশু কত শিশু রাস্তাঘাটে পড়ে থাকবে না তাদের জন্য কল্যাণমুখী ভালো ভালো কাজের উদ্যোগ নেওয়া দরকার আছে না কিন্তু ওই ধরনের টোকাইদেরকে ক্যাডারে পরিণত করে সমাজপতিরা কথা বলেন ঠিক তাদের দেয়া অনেক কাজে লাগায় বাইরে আমার দিকে যাবো না তাহলে এমন আদর্শ নেতা ফারুকের মতো দরকার যেই নেতা খাবার খাওয়ার আগে জনগণের কথা চিন্তা করে শীতের পিঠা খায় না বলে আমার জনগণ খাইছে কিনা আর আমরা শুধুমাত্র পিঠা খাই না পাই শীতের শুভেচ্ছা গরমের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এরপরে ঈদ উল ফিতর ঈদ উল আজহার শুভেচ্ছা কথা বলে ঠিক কিনা শুধুমাত্র রাস্তার মোড়ে মোড়ে বিশাল বেড়ারে নেতার আঁকা বাঁকা ছবি কোনটাতে হাত তুলে আছে কোনটাতে হাত বেঁধে আছে আবার কোনটাতে একটু হাসতেছে আবার কোনটাতে হাঁটে আসতেছে এমন ভাবে স্টাইল করে মনে হয় আগে সিনেমায় অভিনয় করেছে কথা কণ্ঠে নেতা তার সিরিয়াল করার মাহফিল দেয় না দেয় ফুটবল কাপ হাতে বল মাথায় বল ফুটবল কথা চেয়ারম্যানের উদ্যোগে এর বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট হয় কিন্তু ওদের উদ্যোগে পাঁচ দিন বা বিতাপ সিরিয়াল করা মাহফিল হয় না কথা কর না কেন কয়েকদিন আগে একটা ওসি সাহেব আমার যে মাহফিল করাইল মায়ের নামে মাদ্রাসা দিয়েছে ভাইরা আমার অনেক মানুষ আছে এই সমাজে ভালো মানুষ আছে না নাই সৈয়দপুরের একটা পানের দোকানদার পান বিক্রি করে ওই বেচারার শখ আমার একটা মাহফিল করাবে পানের দোকানদার আমার দেওয়াজ করায় নিল ভালো কাজ করতে বেশি গুটিপতি হওয়া লাগে না ভালো কাজের উত্তর নিয়ে যে অবস্থান আছে ওই অবস্থান থেকে ভালো ভালো কাজ করা সম্ভব কিনা এজন্য তাদের প্রতি আহ্বান আমার নেতাদের প্রতি আহ্বান তাদের মুখে খাবার তুলে দেন কত মানুষের বাসস্থান নাই বাসস্থানের ব্যানার লাগবে না অত মরে মরে ব্যানার লাগবে না গো আর ব্যানারে লেখেন কি গরিবের বন্ধু মাই কিন্তু ছাড়িয়ে দেওয়া থাকে আপনাদের এলাকায় নির্বাচন চলতেছে তো কষ্ট পাচ্ছেন আপনারা মার্কা থাকে যে কয়দিন নেতাদের আনাগোনা সে কয়দিন এমন কায়দায় হ্যাঁ হ্যাঁ এমন কায়দায় সামনে হাজির হয় মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে পাঞ্জাবি দেখে মানে আসমান থেকে জিবিরাইলের খালি নাজির কথা কম না চতুর্দিক দিয়ে হেঁটে যায় মানে এত সালা এক নেতা সালাম দিতে দিতে খেজুর পর্যন্ত সালাম বলে নেতা গাছ খেজুর গাছ নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার কথা কি বুঝতে পারছে রাগ করেছে এরকম অবস্থা আছে না মার্কা যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন এখন দেখবেন ওলি বলি ঘুরতে পরে যদি একবার পাশ করে ওনারে খুঁজে পাওয়া যায় ফোন ফোন কি থাকে সুইচ অফ আপনি যাকে কল দিয়েছেন এই মুহূর্তে নাম্বারটি কি রয়েছে বন্ধ রয়েছে এখন কিন্তু নাম্বার খোলা খালি খোলা না এখন বইয়ের নাম্বার ছেলে দিন কথা কম ঠিক না রাগ করতেছে আমি কি আপনাদের কথা বলতেছি পাগল মনে করছে আমি ভারতের কথা বলতেছি যা আওয়াজ করতেছি সব ভারতের দিক মনে করেন পোস্টারে লেখা থাকে একরকম তাদের স্বভাব চরিত্র হয় অন্য আর এক রকম কথা বলে ঠিক এই জন্য গরিবের বন্ধু লেখলে সত্যি গরিবের বন্ধু হয় গরিবের যদি বন্ধুই হয় তাহলে এই যে ভাতার কার্ড গর্ভবতী মাতৃকালীন ভাতার কার্ড বয়স্ক ভাতার কার্ড বিভিন্ন সুযোগ সুবিধা আসে উপর থেকে এগুলো নিবেন গেলে আবার গরিব মানুষের কাছে দুই তিন হাজার করে খায় ঠিক তো ভালোই করলেন আপনারা কি কম খারাপ এই যে নির্বাচনের একদিন আগে যে রাতটা আসে ওই রাতের নাম হলো কালো রাত কি রাত কালো রাত ওই রাতে নেতাদের কাছ থেকে আপনারা টাকা নেন আছে না আমার এক নানি নির্বাচনের কয়েকদিন পরে গেছি হুজুর দোয়া করিস তো দেশে যেন ঘন ঘন নির্বাচন আমি করছি ব্যাপারটা কি খুলে তখন হচ্ছে হুজুর এক রাতে বত্রিশশো টাকা কামায় আমি তো সেই বলি বুঝলাম না কথা ক্লিয়ার কর ওয়াজের ছাড়িয়ে দেবো বাড়িতে কয়েকদিন আগে নির্বাচন নির্বাচনের আগে রাত ভাই এ পর্যন্ত কেউ দশ টাকাও চা খাওয়া কিন্তু ওই রাতের যে বোরক সন্ধ্যা থেকে দরজা খুলে ঠুসি ভাই মানুষ ঢুকতেছে আর করছে ইয়া নানি ভোট আছে কয় হ্যাঁ আছে আমি দেশে তো আছেন সুস্থ আছেন তো হ্যাঁ আছি ধরেন পাঁচশো টাকা রাখেন আর আমার মার্কা কিন্তু ওই যে তরমুজ আমি অন্য মার্কা কম না ভাই খুব সমস্যা হতো তাই না আচ্ছা ঠিক আছে ধর দেবো আর একজন ঢুকছে ভাই কি মার্কা কয় ডাব মার্কা অত দিস আর একজন কয় ব্যাঙ্গি আর একজন কয় টমেটো মানে যত মার্কা ঢুকছে ভাই কাউকে ফেরত দেই মরতে একজনা কি দেবো নিয়ত আছে নেতাদের কাছ থেকে হাজার হাজার পাঁচশো টাকা ঘুষ খায় এই ঘুষ খায়া যদি দোয়া করে একই হলো নিজে ঘুষ খায়া সব চরিত্র তেমনি লাগাইলেন তেঁতুল গাছ আর কোন আল্লাহ মিষ্টি আমদা নিজে ঘুষ খায় ভোট দিলে আর ভালো নেতা আশা করে চরিত্র আগে নিজেরটা ভালো করে জনগণকে আগে ভালো হওয়া লাগবে তারা আমরা ভালো নেতা পাবো কথাকে বোঝা যায় এক টাকা খাবেন না এক টাকা একটা স্থান এই যে নির্বাচনে চার বিড়ি হার মানে উৎসব চলতেছে ও যায় এরকম পোস্টার টোস্টার বানায় রাখছে আর কয়ে চা দে নির্বাচন চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিতে যে পানি যায় দুইটা রং হওয়া কোনো পার্থক্য নেই ঠিক আছে জন্য আসুন এরকম নিঃস্বার্থ ভাবে চেয়ারম্যান কাউন্সিলর এমপি মেয়র যদি আমরা করতে পারি তারা যদি আমাদের দুয়ারে ভোট চাইতে আসে বলে ভাই হোটেল একটা ভালো আমার জিনিস আমরা অবশ্যই আপনাকে দেব কিন্তু চাই আপনি আমাদের কাঁচা ফাঁকা করে দেবেন আপনার কি কি সমস্যা তার কাছে বলবেন ভাই এক টাকাও দেওয়া লাগবে না ভাই আপনার কোনো পোস্টার ব্যানার লাগবে না আপনি জান তো মার্কা কোন জায়গায় লাগে আমরা জানি কথা এক টাকাও নেবেন না কারো কাছে নেবেন না

আর যে মাইক তো সারা থাকে হ্যাঁ হ্যাঁ কি মার্কা কই মার্কা রে মার্কা তরমুজ মার্কা তরমুজ মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক যাকে ডাকলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই বল্টু ভাই দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন দুই হাজার একুশ সাল তরমুজ মার্কার বিজয় কার তরমুজ মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া আকাশেতে ওরচি তরমুজ মার্কায় মারুন কি কায়দায় কি ওয়াক্তিয়ার চলবে হাত তোলেন তোলে